সমস্ত আকাঙ্ক্ষাকে একে সঙ্গে মিশ্রিত করতে পারলেই মানুষ শক্তি পায় মহাজাগতিক সচেতনতায় প্রবেশ করতে সক্ষম হয় প্রেমের মধ্যে যে সুখ প্রার্থনার মধ্যে যে প্রাপ্তি যে ব্লেসিং যে পরমানন্দ তাইয়ের মধ্যেই থাকবে বাইরে না যে ব্যক্তি প্রার্থনা প্রেমে অন্য কিছু এক্সপেক্ট করল সে তাদের সেক্রেটি জানে না প্রেমে ডুবে থাকা মানে এটা প্রেমেরই আসল প্রার্থনায় মগ্ন থাকার অর্থ হলো এই যে এটা প্রার্থনারই একান্ত পুরস্কার আমি শুনেছি কোনো এক রিলিজিয়াস ম্যান বহু বছর ধরেই আধ্যাত্মিক অনুশাসন অনুশীলন করে আসছিলেন কোনো এক রাতে তিনি স্বপ্ন দেখলেন স্বপ্নের মাঝে কেউ যেন তাকে বলছে it is not in your destiny to find God. So, don't waste your time and effort unnecessarily তিনি তার বন্ধুদের স্বপ্নের কথা জানিয়েছিলেন কিন্তু বিস্ময় আছে স্বপ্ন তাকে দক্ষও দেয়নি আবার প্রার্থনা করাও থামায়নি তার বন্ধুরা তাকে বলল যখন তুমি ইতিমধ্যেই জানতে পেরেছ যে নিয়তির দরজা তোমার এগেনিস্টে শিরমহল করা হয়েছে তো এখনও কেন তুমি অযথা প্রার্থনা করছো রিলিজিয়াস ম্যান জবাব দিলেন তখন অযথা প্রার্থনা করা তার তার মানে কি তোমরা বোকা প্রার্থনা নিজের মধ্যেই আনন্দিত হয় কিছু পাওয়া বা না পাওয়ার সাথে তার কি কোনো লাভ হয় তাছাড়া পারত না যদি কারো কোনো কিছু চাওয়া থাকে তার জন্য দরজা চিরতরে বন্ধ হয়ে যায় সে তখন বাধ্য হয়ে অন্য দরজায় নক করে কিন্তু আমার জন্য আমার জন্য what is the second door the door to God is the world doctor I have ঠিক সেই রাতেই তিনি স্বপ্ন দেখলেন কর্তাকে আলিঙ্গন করছে তাদের একমাত্র আকাঙ্ক্ষা ঈশ্বরের জন্য কর্তকে রিয়ালাইজ করা তাদের পক্ষে ইম্পসিবল সমস্ত আকাঙ্ক্ষাকে একের সঙ্গে মিশ্রিত করতে পারলেই মানুষ শক্তি পায় নিজেকে অতিক্রম করতে পারে মহাজাগতিক সচেতনতায় প্রবেশ করতে সক্ষম হয় thank you thank you for watching my videos